বাংলাদেশের সঙ্গে দেশের সংযোগ সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমিরের সংবাদের ইনস্টিটিউট থেকে আমি আছি আপনাদের সাথে ইশতিয়াক আসিফ আমিরের সংবাদ সবসময় প্রবাসীদের সুখ দুঃখ এবং সফলতার গল্পগুলো তুলে ধরে এবং সেই সাথে আমিরাত এবং দেশ বিদেশের বিভিন্ন খবরের খবরগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকেও আমরা আপনাদের সামনে হাজির হয়েছি এখন দেখবেন খবরের বিস্তারিত আমিরাত সংবাদ প্রবাসের সঙ্গে দেশের সংযোগ সংযুক্ত আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল সিটির ইংল্যান্ড ওয়াই জিরো সেভেন বিল্ডিংয়ে ময়নুল ইসলাম চৌধুরীর বাংলাদেশে মালিকানাধীন চট্টলা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের শুভ উদ্বোধন করা হয়েছে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই নিযুক্ত বাংলাদেশ কনসুলেটের প্রথম সচিব শ্রম ফকির মোহাম্মদ মনোয়ার হোসেন থাকে মানুষকে সেবা দেওয়ার তখন এটি ডিফল্ট কারণ থাকে যখন নিয়োগ থাকে সেবার মাধ্যমে সব কামানো তখন আসলে এটি বিফল হওয়ার কারণ থাকে না এটা এটা হওয়ার কোনো কারণ মাওলানা নিজামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুস্তাফা বাবুল সহ কমিউনিটি নেতা এবং আমিরাতের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রবাসী ব্যবসায়ী এবং প্রবাসীরা প্রতিষ্ঠানের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী তার বক্তব্যে বলেন অন্যান্য ব্যবসা থাকা সত্ত্বেও শখ থাকার কারণে শুধুমাত্র সবার সেবার উদ্দেশ্য নিয়েই তিনি এই ব্যবসায় আসেন ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল একটা হজ উমরা কাফেলা করার আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আজকে আমার স্বপ্নকে পূরণ করছে আমার অন্যান্য ব্যবসা বাণিজ্য আছে ইমারতে এরপরও আমি আমাদের যে ভাইয়েরা আল্লাহ তালার গড় পরিদর্শন ও হুজুর পাক সাল্লাহ সাল্লামের রজমরক জিয়রতের জন্য যাবেন তাদের সেবা করার লক্ষ্যে আমি আজকে চট্টগ্রাম ট্রাভেল এবং ট্যুরস হজ উমরা কাভেলা শুভ উদ্বোধন করছি সকলের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা আমাদের সাথে সম্পৃক্ত হবেন আমাদের সেবা গ্রহণ করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে বেশি থেকে বেশি কিভাবে সেবা দিতে পারি তার সর্বাত্মক চেষ্টা আমরা তার সর্বাত্মক চেষ্টা আমরা অব্যাহত রাখব উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন আলহারামাইন কোম্পানির সেলস ম্যানেজার মোহাম্মদ হেলালুদ্দিন চৌধুরী আজিমউদ্দিন রশিদা শরীফ কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা chairman M A Khayer Nizami Raozan Islami Nabajagaran সংগঠনের মহাসচিব মাওলানা মহিউদ্দিন সহ আরও উপস্থিত ছিলেন মাওলানা আতিকুল্লাহ মোহাম্মদ সাজ্জাদ মোহাম্মদ আরফাতুল আলম ফারুক সহ আরও অনেকেই উদ্বোধন অনুষ্ঠান শেষে বিশ্ব মুসলিম মোম্মার জন্য দোয়া এবং উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যানের আব্বার অল্প কিছুদিন পূর্বে মৃত্যুবরণ করাতে মরহুমের আত্মার মাগফরাত কামনা করে ও তার আম্মার দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া ও মোনাজাত করা হয় আপনি যদি আমাদের আমিরা সংবাদে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং বেল বাটন টিপে অবশ্যই আমাদের সাথে থাকবেন এতে করে আপনার পাশাপাশি আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন যারা রয়েছেন তারাও আমাদের দেওয়া তথ্যগুলো সম্পর্কে অবগত হবেন আমিরাত সংবাদ সবসময় প্রবাসীদের পাশে থাকার চেষ্টা করে আমির সংবাদের যারা দর্শক রয়েছেন তাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ